আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেননা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে আপনাদের সাথে আমি এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটটি থেকে আপনি অনায়াসে ফ্রিতে আর্নিং জেনারেট করতে পারবেন আমি যখন আমার কমেন্ট বক্স শেয়ার করি অনেকে কিন্তু অনুরোধ জানান ফ্রি অ্যাপস বা ওয়েবসাইটের উপরে ভিডিওগুলো পাবলিশ করার জন্য আপনাদের অনুরোধের কথা চিন্তা করে আমি সবসময় ট্রাস্টেড ওয়েতে ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি আজকে আমি যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেই ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে O U O U U dot IO এটি একটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং কি পরিমাণ এখানে মেম্বার রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এবং কি পরিমাণ ক্লিক পড়েছে সেটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি লঞ্চ করেছে অনেক আগে এবং পাশাপাশি এটি দীর্ঘদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে সো এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে প্রথমে সরাসরি চলে যেতে হবে সিমিলার ওয়েবের মধ্যে সিমিলার ওয়েবে আসার পরে আমি একটি global rank country rank category rank সব কিছু দেখতে পাচ্ছি ভালো এবং পাশাপাশি আপনি স্ক্রলিং করে চলে আসলে এখানে দেখতে পাবেন যে Mexico United State Spain Indonesia ভেনিজুয়েলার মতো অনেকগুলো কান্ট্রি এখানে কানেক্টেড রয়েছে তার মানে অনেক পিপল এখানে কাজ করছে আশা করি আপনি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 লিঙ্ক শর্ট হয়েছে এত এবং পাশাপাশি যারা রেজিস্ট্রেশন করেছে সবকিছু কিন্তু এইখানে দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনি এখানে বুস্ট করতে পারবেন আপনি আপনার আর্নিংগুলো সো কীভাবে কী করবেন সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এখানে পেমেন্ট সিস্টেম অত্যন্ত ভালো বিটকয়েন পেয়ার পেইউনিয়ার পেপল এবং পাশাপাশি আপনার থ্রি সি রয়েছে আপনার যদি কোনো পেপল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে পেপল এর ভেরিফাইড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তার উপর একটি স্পেশাল ভিডিও দিয়েছি আশা করি সেটি দেখে আসলে অবশ্যই আপনি ভেরিফাইড একটি পেপল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন আর যদি তা না পারেন তাহলে অবশ্যই বিটকয়েনের মধ্যে আপনি অ্যাকাউন্টটা কানেক্টেড করে নিতে পারবেন সো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন sign up free sign up ফ্রিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে তার আগে আমি আরেকটি বিষয় শেয়ার করছি সেটি হচ্ছে আপনি এখানে আরও কিছু ইন্টারফেস দেখতে পাবেন যেটি সত্যি আপনাকে মুগ্ধ করবে যে you pay zero dollar fees তার মানে আপনি যখন উইথড্র করবেন তখন আপনি ফ্রিতে আপনি উইথড্র করে নিতে পারবেন কোনো ফি তারা কেটে নেবে না এরপর পাশাপাশি আপনি খুব সহজে এটি স্টার্ট করতে পারেন এবং সাপোর্ট টিম সবসময় প্রস্তুত তাদের সাপোর্ট টিম নিয়ে যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে এই সাইন আপ ফ্রিতে ক্লিক করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন আর ইতিমধ্যে যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি আমি শেয়ার করছি ইন্টারফেসটি অর্থাৎ আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেটি হচ্ছে এটি এই ইন্টারফেসটি আসার পরে প্রথমে আপনাকে ইউজার নেম দিতে হবে এরপর ইমেল অ্যাড্রেস দিবেন এরপর পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন এরপর আপনি এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই যে বক্সের মধ্যে সাইন আপ লেখা রয়েছে সেই সাইন আপে ক্লিক করলে সরাসরি আপনি অনায়াসেই অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন অলরাইট অ্যাকাউন্টটি তৈরি করার পরে সরাসরি আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন তার মানে আপনি লগ করবেন লগ করার পরে এই ইন্টারভিউজে চলে আসবেন এই ইন্টারভিউজে আসার পরে প্রথমত আপনি এইভাবে দেখতে পাবেন যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে কি পরিমাণ ভিউজ রয়েছে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে আপনি সেটি দেখতে পাবেন কত আর্নিংস করেছে এবং সিপিএম এবং দেখতে পাবেন টোটাল আবার আর্নিং কত হয়েছে সেটি আপনি এখানে এই ইন্টারভিউজে আসার পরে আপনার এখানে কিছু করার দরকার নেই জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে সবার আগে সেটা হচ্ছে সেটিংসটা আপনাকে করে নিতে হবে যদি প্রোফাইলে ক্লিক করেন তাহলে প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে পেমেন্ট যেটি রয়েছে মেথড সেটি হচ্ছে পেপাল পেইনিয়ার পেয়ার এবং বিটকয়েন আমি বিটকয়েন সিলেক্ট করে দিলাম বিটকয়েন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আপডেটেড ক্লিক করবেন আপডেটেড ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি সেটিং হয়ে যাবে দেওয়ার সিট আপনি চাইলে ফেসবুকের সাথে কানেক্টেড করে নিতে পারবেন এখানে একটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যে আপনি যদি ফেসবুকের সাথে কানেক্টেড করে দেন তাহলে একটি বেনিফিট পাবেন বেনিফিটটা হচ্ছে যে এই অ্যাকাউন্টের সাথে যে আপনি কানেক্টেড রয়েছেন অনেকে কিন্তু দেখতে পাবে যদি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে হিউজ পরিমাণ মেম্বার থাকে তার মানে বেশি মেম্বার থাকে এত করে আপনার দুটো সুবিধা হবে তার মানে তারা সরাসরি এই অ্যাকাউন্টে এসে যখন অ্যাকাউন্ট তৈরি করবে তখন আপনি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন তার মানে কমিশন পাবেন সেটি হচ্ছে রেফারেল ইনকাম দ্যাটস ইট সুতরাং আপনাকে অনুরোধ জানাবো ফেসবুকের সাথে কানেক্ট করে দিতে এবার চলে আসে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাও পারবেন এগুলো আপনি আপনি নিজে করতে পারবেন সো আমি রেফারেলসে ক্লিক করছি রেফারেলসে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে ইন্টারফেসটি হচ্ছে এটি সরাসরি যে এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনি কপি করবেন কপি করার পরে বিভিন্ন social media like Facebook Twitter Pinterest Instagram সহ টেলিগ্রাম এবং পাশাপাশি রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারেন যাতে করে অনেকে কিন্তু তারা এগ্রি হবে এই লিঙ্কটি ইউজ করে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এবং আপনি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন তাদের সাইন আপ করার বিপরীতে এবং এখানে রয়েছে আরেকটি লিঙ্ক আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে অথবা আপনার যদি একটি ব্লগ সাইট থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে আপনি এই লিঙ্কটি প্রোভাইড করে তার মানে এইচটিএমএল কোডটা যদি প্রোভাইড করেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটের মধ্যে এটি ব্যানারের শো হবে তার এগেনস্টে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন দ্যাটস ইট এখানে এবার মূল আলোচনায় চলে আসা যাক আপনি কিভাবে এখান থেকে আর্নিং করবেন এখানে প্রথমত দুটি আর্নিং করার প্রসেস রয়েছে প্রথমত রেফারেল করে সেটি তো বলেই দিলাম এবার কিভাবে আরেকটি প্রসেসে ইনকাম জেনারেট করবেন সেটি হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন ধরনের লিংক আপনি এখানে পেস্ট করে দিবেন তার মানে লিংক শর্টনার বলা যায় এই ওয়েবসাইটটিকে এটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং দীর্ঘদিন ধরে পেমেন্ট করছে আশা করি আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এই লিংক শর্ট করার মাধ্যমে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি ধরুন আপনি এখানে লিংক পেস্ট করবেন লিঙ্কটা কোথায় পাবেন সেটি আমি বলছি আমি আমার চ্যানেলের মধ্যে যাচ্ছি এখানে যে চ্যানেলের ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি আমি কপি করব কপি করার পরে সরাসরি আমি চলে যাব যেখানে সেটি হচ্ছে যে আমি এখানে পেস্ট করব সেটি পেস্ট করার পরে এটি এখানে আমি ক্লিক করব ক্লিক করার এগেনস্টে সেটি আমি এটি ছোট হয়ে গিয়েছে বড় ধরনের কপিকে ছোট করার লিঙ্কে ছোট করার জন্য এটি হচ্ছে বেস্ট অথবা সরাসরি আপনি যে কোনো জায়গা থেকে আপনি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন দ্যাটস ইট এরপর আপনি কপি করবেন কপি করার পরে আপনার করণীয় কি সেটি আবার বলছি ধরুন আপনার একটি ভালো একটি বড় ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের মধ্যে অনেকগুলো মেম্বার রয়েছে অথবা আপনি ফানি ভিডিও এর ফেসবুক সাথে কানেক্টেড হতে চাচ্ছেন বা হয়েছেন সেখানে যদি আপনি এই লিঙ্কটি প্রোভাইড করেন অবশ্যই কেউ না কেউ সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করবে এতে করে আপনি অবশ্যই বেনিফিট হবেন সো আপনাকে প্রথমে অনুরোধ জানাবো বড় বড় যে গ্রুপগুলো রয়েছে অথবা ফেসবুক পেজগুলো রয়েছে বিশেষ করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার মেম্বার ধরুন এই ফেসবুক গ্রুপের মধ্যে ফানি ভিডিও বিডি যদি লিখে সার্চ দেন তাহলে অবশ্যই আপনি এই ইন্টারফেসটি পাবেন তার মানে এই গ্রুপের সাথে আপনি কানেক্টেড হবেন কানেক্টেড হওয়ার পরে সেই লিঙ্কটা একটি পেজ এখানে শেয়ার করবেন তার মানে এখানে পোস্ট দিবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে পোস্ট দেওয়ার আগে একটি লেখা লিখতে হবে তার মানে এনজয় ইট অথবা গেট স্টার্টেড টু এনজয় এই ধরনের লেখালেখি লিঙ্কটি যখন প্রোভাইড করবেন তখন অবশ্যই সেটি শেয়ার হবে এবং শেয়ার হওয়ার এগেনস্টে যারা সেই লিঙ্কে ক্লিক করবে লিঙ্কের মাধ্যমে যারা জয়েন করবে অবশ্যই আপনি বেনিফিট হবেন দ্যাটস ইট এ হচ্ছে মোটামুটি লিঙ্কটি কিভাবে শেয়ার করবেন বা প্রোভাইড করবেন সেটি আমি দেখালাম আশা করি বুঝতে পেরেছেন সো এইভাবে আপনি বিভিন্ন ধরনের লিঙ্কগুলো বিভিন্ন জায়গা থেকে এনে অথবা আপনি সরাসরি যদি ফানি ভিডিও এর ইউটিউবগুলো খুঁজেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন ধরুন আপনি এখানে লিখেছেন যে ফানি ভিডিও আমি ফানি ভিডিও লিখছি অনেকগুলো লেটেস্ট ফানি ভিডিও লিখলাম অবশ্যই আপনি সেটি দিবেন সার্চ দেওয়ার পরে সরাসরি আপনি সার্চ করবেন এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন ফিল্টারে দেওয়ার পরে আপনি এখানে ট্রুডে দিতে পারেন অথবা দিস উইক আমি দিলাম দিস উইকে অর্থাৎ এই সপ্তাহে যে কি পরিমাণ ভিডিও পাবলিশ হয়েছে সেটি অবশ্যই আপনি এখানে দেখতে পাবেন সেখান থেকে যেগুলো বড় বড় লিঙ্ক এবং এখানে যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেই আপলোডকৃত ভিডিওগুলো যেগুলো র্যাঙ্ক করেছে সেই র্যাঙ্কিং ভিডিওগুলো অবশ্যই আপনি এখান থেকে নেবেন নেওয়ার পরে যে লিঙ্কটি পাবেন তার মানে এই লিঙ্কটি কপি করবেন কপি করার পরে এটি অবশ্যই আপনাকে এখানে এসে পেস্ট করে দিতে হবে তার মানে এই ওয়েবসাইটের মধ্যে এসে পেস্ট করে দিতে হবে দ্যাটস ইট এতটুকু এরপরে লিঙ্কটা যখন শর্ট হয়ে যাবে শর্ট হয়ে যাওয়ার পরে আপনি সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে বা টুইটারে বা পিন্টারেস্ট ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আপনি প্রোভাইড করবেন কেউ না কেউ সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টে জয়েন করবে এতে করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন দ্যাটস ইট এ হচ্ছে মোটামুটি দুটো প্রসেসে কীভাবে আর্নিং করবেন এই ওয়েবসাইটটি থেকে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি না বুঝে থাকেন তাহলে বারবার দেখতে থাকুন কোনো রকম টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না এতে করে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন মনের মধ্যে থেকে যাবে সো ভিডিওটি দেখার জন্য অনুরোধ ধন্যবাদ জানাচ্ছি আশা করি পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি আমার চ্যানেলের যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন পরবর্তী ভিডিও এন্ড নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care